Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের এখন দেখে দেবো কীভাবে আপনারা আপনাদের পার্সোনাল নাম্বার থেকে কল আসবে এবং অনেক কল আসে গুরুত্বপূর্ণ এগুলো অনেক সময় অনেকে ধরে ফেলে এবং অনেক সমস্যা হয় যাই হোক এটা নিয়ে কোনো চিন্তা নাই এবং অনেকে এই কল আসে তার জন্য অনেকে ধরবে দেখে তার জন্য আপনারা অনেকে অ্যাপ অ্যাপস লক এরকম ব্যবহার করেন আর কি এসব কিছু করতে হবে না এবং এটার জন্য একটি অ্যাপ্লিকেশন ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে এবং অ্যাপ্লিকেশন এমবি অনেক কমই তেমন না ফিফটি এমবি আর কি লাগবে যাই হোক আপনাদেরকে দেখে দিব কিভাবে করবেন এবং আপনাদের অনেক নাম্বার কল আসে এবং তার নাম্বার উঠলে অনেকে মজা করে হোক আর ব্ল্যাকমেল করে হোক নাম্বারটা নিয়ে অনেক কিছু আর কি করে যাই হোক তার জন্য আপনারা কীভাবে নাম্বার হাইড করবেন এবং তার ছবি দেখা যাবে না মানে সব কিছু করতে পারবেন তা দেখে দেব কথা বলে কথা না বলে কাজে চলে যায় চলুন তার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেবো অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়াটা আমি পরে দেখে দেবো এবং অ্যাপ্লিকেশন এর লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো আপনারা ওখান থেকে লিঙ্কে দুইটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন যাই হোক তারপর আপনারা এই দেখেন এখানে কোরগ্রাম অ্যাপটির নাম যাই হোক এখানে অফ আছে এখানে অন করে দিতে হবে যাই হোক আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর দেখেন অন করে দিলাম অন করে দেওয়ার পরে দেখেন অ্যালাউ করতে হবে আপনারা ওয়ালপেপার দিতে পারেন এবং আপনার যখন কল দিবে তখন আপনার ওই ওয়ালপেপারটা আসবে যাই হোক আমি একটি ওয়ালপেপার দিয়ে দিলাম এই ওয়ালপেপারটা দিয়ে দিলাম একটু ওয়েট করেন আশা করি সবার এটা উপকার আসবে এবং অনেক উপকার করবে এবং আপনার যে কোনো নাম্বার থেকে আপনার কল আসুক না কেন কোনো সমস্যা না এবং তার নাম্বার আসবে না এবং অ্যাপ্লাই দিয়ে দিলাম ওয়েট করেন ক্লিয়ার সাকসেসফুল ব্যাগ এটা এখানে হাইট কলার আছে hide caller ID hide caller ID যেমন আমি মনে করেন দাদু নামে একটি নাম্বার আছে এটা আমি হাইট করব এখানে হাইট ছাড়া হাইট ছাড়া কল আসলে দেখেন এইভাবে আসবে দাদু এই নাম্বার এইভাবে কল আসবে এই দেখেন ওয়াপেপার দিলাম সেটা আসলো যাই হোক এখন আমি হাইট করে দেখাবো কোথায় গেল এ দেখেন আমি হাইট করে দেখাবো তার জন্য প্রথমে আমি নাম্বারটা হাইট করবো তার হাইট নাম্বারে অন করে দেবো এই দেখেন কল কল আসলে কোনো নাম্বার দেখাবে না তার নাম দেখাবে কিন্তু নাম্বার আসবে না এবং যদি আপনারা করেন যে নাম্বার দরকার নাই নামটা হাইড করব তাহলে হাইট নেম তারপর পিনভিউ দিয়ে দিবেন এ দেখেন এখন নামটা হাইট হয়েছে কিন্তু নাম্বারটা শো করছে যাই হোক এটা আমি কেটে দিলাম আপনার যদি দোটায় যদি হাইট করে দিতে চান তাহলে দোটায় হাইট নাম্বার হাইট নেম দটা অন করে দিবেন তারপর রিনিউ দিবেন সরি প্রিভিউ দিবেন দেওয়ার পর এই দেখেন কোনো কিছু শু করবে না আপনার ফোনে দাদু নামে যে নাম্বার সেভ করা সেই নাম্বার কল দিলে আপনার ফোনে কোনো নাম্বার সেভ করবে না শু করবে না যাই হোক এটা অনেক উপকার এবং আপনার ফোনে যে কোনো কল আসলে আপনার ফিঙ্গার ছাড়া এবং আপনার আঙ্গুলের টাচ ছাড়া রিসিভ হবে না তার জন্য আপনাদের এটা আমার আগে অন করে ফেলছি এবং একটু একটু শেডিং আছে তার জন্য আমি একটু অ্যাপসটি ক্লিয়ার ডাটা দিয়ে নিই তারপর দেখে দিচ্ছি কীভাবে আপনারটা কল আসলে আপনার ফিঙ্গার ছাড়া রিসিভ হবে না তা দেখে দিচ্ছি ক্লিয়ার ডাটা দেওয়ার জন্য সেডিংয়ে চলে গেলাম যাই হোক আপনাদের ক্লিয়ার ডাটা দিতে হবে না আমি আপনাদের বোঝানোর জন্য ক্লিয়ার ডাটা দিয়ে নিচ্ছি অ্যাপস দেখেন এখানে আমার সব ফোনের যে কোনো অ্যাপ শো করবে এখানে বেচতে হবে কুড়ি গ্রাম যাই এখন তোর এই অ্যাপসটি শো করে নাই দেখিনি শো করবে এই যে গ্রাম অ্যাপসটি শো করছে এই দেখেন আমি স্ট্রোক দিয়ে ক্লিয়ারটা দিয়ে নিলাম এখন দেখে নিন কীভাবে একটু অন করতে হয় এবং আপনার ফিঙ্গার ছাড়া কল রিসিভ হবে না অন করবেন তারপর এভাবে দেখাবো আপনারা এখানে প্যাটার্ন মোড দিতে পারেন four digits lock mode button mode call button mode যাই হোক আমি কল বাটন মোডটা দিলাম তারপর আপনি কোন রাখতে চান আমি একটা দিলাম যাই হোক এই দুইটা দিলাম তারপর কনফার্ম তারপর নেক্সট অ্যান্সারের টেস্ট কল এখানে ক্লিক করবেন এ দেখেন আপনারা কল আসলে তখন যে রিসিভ করো আপনি যে দুইটাই দিচ্ছেন আমি এই দুইটাই দিছি এই দুইটা দেওয়ার পর তারপর কল রিসিভ হবে তারপর অ্যালাউ দিয়ে দিবেন তাছাড়া কল রিসিভ হবে না যেই এইভাবে আসবে চারটি অপশন আসবে অনেকে দেখলেও অনেক রকম করবে কিন্তু পারবে না কিন্তু এইরকম আমি যে দুইটা দিছি এই দুইটা দিলেই লক খুলবে তাছাড়া লক খুলবে না যাই হোক এই দেখেন এখানে যে কোনো আপনার মোবাইলে অ্যাপ লক করতে পারবেন এই দেখেন অ্যাপ লক টাউন করে দিলে অ্যাপ লক যেমন আমি এখান থেকে টাউন করে দিই দেখেন এখানে একটা লক দিলাম কনফার্ম তারপর পজিট এ যে কোনো লক আপনার ফোনের যে কোনো অ্যাপস এসে করছে শু করছে যে কোনো কিছু লক করতে পারেন যেমন আমি সেটা লক করলাম লক করার পর ব্যাগ ইউজ তাকে দেখে নিন শেয়ারটা লক হয়েছে কি না শেয়ার যে লক দিয়েছি সেই লক আমি এন দিয়েছি এই দেখেন মানে আপনারা এটা অনেক কিছু করতে পারবেন আর কি এখান থেকে যে কোনো নাম্বার সফটওয়্যার হাইড করে রাখতে পারবেন অনেক কিছু করতে পারবেন এটা আসলে আপনাদের অনেক উপকার আসবে এবং দেখে নিন কীভাবে সেটা ডাউনলোড করতে হবে তার জন্য আপনাদের প্লে স্টোর যেতে হবে প্লে স্টোর যাওয়ার পর সার্চ করতে হবে C O U C restore করে গেল ইউজ ই এমন টাইমে নেটটা টু হয়ে গেল দেখেন ক্রোজ গ্রাম কল লক এটা ক্লিক করবেন তারপর আমার ইনস্টল করা আছে যাই হোক ক্রোজ গ্রাম lock call lock app lock এটা আপনারা ইনস্টল করে নেবেন এবং ডাউনলোড করে ইনস্টল করবেন দেখেন এটি দশ মিলিয়ন ডল ডাউনলোডস হয়ে গেছে যাই হোক এটা আমি ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কে ঢুকে করে নেবেন আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং সবাই ভিডিওটি বুঝে গেছেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম